জিনিস কারো একটা হারিয়ে গেছে সেটা আপনি পেয়েছেন কি করবেন প্রথম যেখানে পেয়েছেন আশেপাশে আপনাকে জানাতে হবে আপনি অমুক একটা জিনিস পেয়েছেন মানে যে কোনো মূল্যে সে জিনিসটা যার হারিয়ে গেছে তার কিছু কিছুদিনে ফিরে পাওয়ার জন্য যত রকমের চেষ্টা আছে সমস্ত চেষ্টাগুলোকে চালিয়ে যাবেন যে বস্তুটা হারিয়েছে আপনি পেয়েছেন যেটা নষ্টশীল নয় কি বললাম নষ্টশীল নয় টাকা হতে পারে কোন গহনা হতে পারে যেটা নষ্ট হয় না আর কিছু জিনিস আছে অস্থায়ী যেটা নষ্ট হতে পারে যেটা মাছ দেখছেন রাস্তাতে যাচ্ছেন একটা মাছের গাড়ি যাচ্ছিল লাভ দিয়ে নিচে পড়ে গেছে গাড়ি চলে গেছে এখন এই মাছটা নষ্ট হয়ে যাবে হবে কি হবে না হয়ে যাবে অপেক্ষা করবেন যদি সম্ভব না হয় তাহলে সেই মাছটা আপনি নিজে খেয়ে নেবেন মাছের দামটা গরিব মিসকিন মানুষের কাছে দান করে দেবেন যার হারিয়েছে তার নিয়াতে কথা বুঝতে পারলেন দ্বিতীয় প্রশ্ন জুমার আজান কয়টি দ্বারা জানাবেন কিছু মসজিদে একটি আজান চালু আছে কিছু মসজিদে দুটি আজান চালু আছে এই বিষয়ে আপনারা তিনটা দিবেন যার যত বেশি তার তত ভালো নাকি

যুগ মানে সাড়ে তিন খলিফা যুগ বলতো একটা জানি হতো আল্লাহ যুগেও একটা জানি হতো সে বুখারি কিতাব জুমা হাদিস নাম্বার নয়শো পনেরো এবং নয়শো ষোলো শুধু ওসমান বিন আফান আনুর শেষ দিকে এসে তিনি দুইটা আজন চালু করেন কোন সময় শেষের দিকে এখন সাধারণ জনতা আপনারাও বুদ্ধিসম্পন্ন তিরমিজি হাদিস না আবু দাউদ হাদিস না সুন্নাতি মাহাদিন আমার সুন্নাতকে আঁকড়ে ধরো আমার খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরো এখন চার খলিফার সাড়ে তিন খলিফাই দুটো আজান নয় একটা দিয়েছেন একজন খলিফা অর্ধ খিলাফত এক দুইটা আজান দিয়েছে এখন কোনটা খলিফাদের আমল সাড়ে তিনটাই নাকি কথা বুঝাতে পারলাম না খলিফাদের সুন্নাত আঁকড়ে ধরতে বলেছে চার খলিফার মধ্যে তিনি খলিফায় তো একটাই দিয়েছে একজন খলিফা তিনিও একটা দিয়েছেন শেষে গিয়ে দুইটা দিয়েছেন তো কোনটা আফজাল উত্তম হবে দুইটার একটা যদি একতলাফ হয়ে যায় হয়ে যায় হয়ে যায় তখন তোমরা প্রত্যাবর্তন করো আল্লাহ দিকে

কোন সমস্যা নেই সে বুখারি হাদিস নাম্বার নয়শো পনেরো ওসমান বিন আফান দুই নাম্বার আজান কোথায় চালু করেছিলেন মসজিদে না মসজিদের বাইরে মসজিদের বাইরে জাওরা নামক জায়গায় কেন চালু করেছিলেন মসজিদের সুন্নাতি আজান প্রথম আজান নবীর সুন্নাতি আজান এটা বাজার পর্যন্ত পৌঁছাচ্ছিল না মানুষ বাজারে অনেকজন ছিল যারা মসজিদ আজান শুনতে পেত না এই জন্য সলাতে আসতে খুদ্া শুনতে দেরি হয়ে যেত কারণ সে সময় ঘড়িও ছিল না মাইকে ছিল না তাই নবী সুন্নাতি আজান বাজার পর্যন্ত পৌঁছাচ্ছিল না এই জন্য উসমান বিন আফান দ্বিতীয় চালু করলেন বাজার উপরে যেন মানুষ শুনে তাড়াতাড়ি চলে আসে তার উসমান একটা উদ্দেশ্য ছিল তো ছিল না কথা বলে ছিল তো কি সুন্নাতি আজান না শুনতে পাওয়ার কারণেই দ্বিতীয় আজান চালু করে মসজিদের বাইরে যাওয়ার নামক জায়গায় আমার একটা প্রশ্ন এখন কি আল্লাহ নবী আজানটা বাজার মধ্যে পৌঁছায় না যদি আল্লাহ এক নম্বর সুন্নাতি আজানটা দ্বারায় ওসমান বিন আফানের দ্বিতীয় আজানের উদ্দেশ্য হাসিল হয়ে যায় দ্বিতীয় আজানের জরুরত কি আমি আমার বুঝাতে পারছি না ওসমান বিন আফান দ্বিতীয় আজান চালু করেছে মানুষকে জানানোর জন্য কেন প্রথম আজান শুনতে পাচ্ছিল না এই জন্য দ্বিতীয় জনের দরকার হয়েছে এখন নবী সুন্নাতে আজানের মাধ্যমে যদি ওসমানের সুন্নাত আমল হয়ে যায় এক ঢিলে দুই পাখি কোনটা ভালো আল্লাহ আজানটাও আমরা সুন্নাত পালন করছি ওসমানের উদ্দেশ্যটা এই সুন্নাতে আছে অতএব এক আজান দেয় এটাই আফজাল এটাই উত্তম তবে এলাকাতে দশ দিন ইলেকট্রিক নেই দশ দিন ইলেকট্রিক নেই কথা বুঝতে পারছেন দশ দিন কোনো ইলেকট্রিক নেই এখন মানুষ বাজারে আছে তাদেরকে মসজিদ আজান শোনানো সম্ভব নয় সেই সময় দ্বিতীয় আজান মসজিদে বাড়ি গিয়ে দেন কোনো সমস্যা নেই কথা কি বুঝতে পারলেন আর আমার প্রশ্ন তো একটু লম্বা হয়ে যায় কেন আমি যদি আব্দুল রাজ্জাকের স্টাইলে দিয়ে দিই জি না জি হ্যাঁ তখন এক শ্রেণীর আমাদের প্রতিপক্ষ আছে তারা টুক করে ভিডিও কেটে বলে দেখো উসমানী আজানকে বিদাত বলেছে এই জন্য আমি মানে এমন ভাবে আলোচনা করি যেন আমার ভিডিওতে কাটছাট করার হিম্মত কেউ দেখাতে না পারে আলহামদুলিল্লাহ কোনো কেউ কাটছাট করার সাহসটাও দেখায়নি একটা কাটটি কেটেছে এর কি একটা শুদ্ধ না এতটুকু কাজ করতে পারে পেরেছে তাছাড়া অন্য কিছু কাজ করেনি হ্যাঁ।